আইসে মায়ের কাছে লালিবে ভাল লাগে না হেলে গিয়ে আইসে আইয়ে ওইনে খারাইয়ে দেয় কি ওরা কথা কয় ফুসফুস করে আমি এবার কোনো কথা বার্তা না কইয়া আমি ঘরের মধ্যে আসতেই হান্ডি গেছি হান্ডি এই দুটা খুললে লাইছি পর্দার কাপড়টা হয় না আমি খুললে লাইছি এরপর দেয় কি দিল আর ভাই মাইয়ের গার উপরে আমার দেখে শরীর গেছে আর মাইয়া উলঙ্গ ইসমিল্লাহ রহমান রহিম মা বাবার সন্তান উপযুক্ত বারো বছরের উদ্দে হলে আলাদা ঘরে রাখা অত্যাবশ্যক ইসলাম মতে ইসলামের আদর্শ কলকাতা নয় বাংলাদেশের পটুয়াখালী কলাপাড়া উপজেলায় এক লুচ্ছা বদমাস বাবা নিজ রক্তের সম্পর্কিত মেয়ের সাথে দীর্ঘদিন অবৈধ মেলামেশা করে আসছে আগে পনেরো মাসখানে আগে মাসখানে আগে হইতে এই হেনের যারা আছে সবই এই মেয়েরা আর এই মাইয়ের বাহিরে সন্দেহ করছে সন্দেহ করছে আর কেউ দেহার দেহার দেখছে দেহার দেহার পরে দেহার দেহার পরে আমি অনেক মানুষের ঘাবড়াইছি যে বাহির জিনিস এগুলো ওইতেই পারে আমি এমন কেউ ওই আবুলের আমি মারতে চাইছি আবুল তোর কিন্তু মাই ডাঙ্গ রয়েছে এই ব্যাপারটা তুই এই আবুলের মাত্র চাইছি হ্যাঁ এইবার ওই হুমান্যারে হুমান্যারও আমি মাত্র চাইছি যে মেয়ে আর বাপ এগুলো কোনোদিন কেউ বিশ্বাস করানো যাইবে না তবুও তোরা ইয়া চাপতে যা ওরা পেয়ে গেছে আজকের সকালে আমার এই মনে হয় দশটা এগারো এগারোটা সাড়ে এগারোটার দিকে এটা ফোন করেছে আমার এই শহীদ যে আজকে তো আমরা তো একদিন সন্দেহ এই বিশ্বাস করাই করাইতে নাই জানা যায় বাবার দুই পরিবার তার অর্থশালী পরিবারের বাড়ি গিয়ে বাসায় কাজকর্ম করে আসছে একদিন ওই মেয়ের বাবা মা কাজের সন্ধানে বাহির হওয়ার সময় দেখতে পায় বাবা ও মেয়ে মেয়ে অবৈধ মেলামেশা করছে মেয়ে ও বাবা উলঙ্গ অবস্থায় অসামাজিক কাজে লিপ্ত থাকায় মেয়ের মার ডাকে আশেপাশের লোকজন ছুটে আসে এবং বাপ মেয়ে এবার সকালে উঠতে মায়ের কাছে গিয়ে বাজারে আমি ঘুমে উঠছি দশটা বাজে ঘুমে দিয়ে হ্যাঁ আবার গেছে না হয় এগারোটা বাজে আমি এবার এই গ্যাসের পর আমি এবার বান্ধবের দিকে ওইনি বইছি এই বই বই মাথা আসছি এবার জান্নাত খালামানি না এবার ওই পাশে জান্নাত খালামানি এই নিয়ে ওই দুয়ে ডাক দিস আমার খুলতে কইছে এবার আমি খুলছি কইছে হে আমি বাজারে যাই ঘরে আমার কোনো সদাই পাতি কিছু নাই জামাই আনলে আমার লাগবে না আমি বাজারে গেছি বাজার গুনে এই হবাই আমি সন্দেহ কোনো বিষয় না আমার দ্বারা কোনো সন্দেহ আমি আপনারা কোরআন আমি মানুষে যে কইছে বদনাম করছে না হ্যাঁ, হ্যাঁ, কইছে বলতে এটা কি মিথ্যা কইছে না সত্য কইছে হ্যাঁ, সত্য আমি তার বাড়ি ঘরে থাকি ও তো বাড়ি যায় না বেনে যায় আমি বেনে যাই আর আসরের পর আই সন্ধ্যা হয় রাইত হয় আপনার মেয়ে কয় আপনার মেয়ে কয়টা আমার মাই ওই একটাই আর ছেলে কয়টা ঘৃণ্য অবস্থায় দেখতে পায় আমি দীর্ঘদিন সৌদি আরবে ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে আসছি সৌদি আরবের গ্রাম এলাকায় উঁচু উঁচু পাহাড়ের কিছু সংখ্যক সৌদি তাদেরকে বধু হিসাবে ডাকা হয় তারা পাহাড়ে ছাগল বেড়া দুম্বা লালন পালন করেন সংসার চালান এবং সরকারি বাতাও তারা পান সৌদি আরবে অনেক বংশের লোক আছে গাতানে সাহারানে আসিরি এবং বংশের সৌদিরা ছেলের বারো দশ বারো বছর পূর্ণ হলে আলাদা বাড়ির ব্যবস্থা করে এবং মেয়ের আলাদা ঘরের ব্যবস্থা করে এইভাবে ইসলামের বিধান নিয়ম পালন করে ঘৃণ্য কাজ থেকে বিরত থাকতে পারে এই সমস্ত ঘৃণ্য দর্শন কাজে লিপ্ত হওয়ার মূলে এলাকার আলেমদের সমাজের অবহেলা ও সমাজ সমাজের নোংরামি এলাকার চেয়ারম্যান মেম্বার অদক্ষতা অদর্শিতার অভাব